আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স এই তো আমরা আবার আসলাম সেই বিষু মামার কাছে দেখি বিশু মামা আসলে এর আগে কফির তিনি চারা রোপণ করত তো বৃষ্টির হওয়ার কারণে সে খুবই এর মধ্যে আছে সা আচ্ছা, বিশু মামু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বরকাতু কেমন আছেন আপনি আল্লাহ ভালোই রাখছে কিন্তু কবির আবাদ গদি কবির আবাদ তো ব্যাগে ক্ষতি হয়ে গেছে এদিকে আবার সারও ঠিক মতো পাওয়া যায় না ধারে নিয়ে গেলে খালি কয় ধার নাই ফুরাই দে তাহলে এই যে আপনি এই যে ক্ষেত খামারে যে কপির চারা রোপণ করছেন এতে আপনি কতটুকু ক্ষতিগ্রস্ত হইলেন আর আপনি এত বড় ক্ষেত দেখতেছি তাতে কোনো হাল কামলা তো দেখতেছি না তো আপনি শুধু একাই আপনি কাজ করেন ও মেঘ হয় নরম আগে তো সেই গ্রামে গামলা নই নাই গামলা দিয়ে একদিন বরে নমু আপনার সে ভাগনাটা কোথায় ধরো ভাগনাক লেহাবাড়া করবে দিদি দাদু লেহাবাড়া করে না আরে মামু ঝালার বেটা ঝালা বাইক নিয়ে গাড়া ঢাবাই আমরা করমু মনে করো এখন তো অটো পাস দেয় দুই দিন বাদে ও সিএনজি পাস তা বাদে যখন মাইকো পাস দিব আমি মনে করো কইরা মাইকো পাস ও তাহলে লেহাপড়া কর দেও তাহলে লেহাপড়া আল্লাহ দেহাও দেন কিরম লেহাপড়া করলা এই ভাই এই ভাই পইরা দেহামু এই এই ভাই পইরা দেহামু না মুহে বইরা দেখামো মুহে বইরা দেহ বুড়াও দেহ আও এই ইতালি মনে কানে যে সময় যে গান বাজনা পাগলের মতো মাথায় ছাড়ে তখন আমি এই ব্যাপারি হয় এইরকম করে লেখাপড়া করো নাকি আর যে আমি একটা ইংরাজি কই তুমি বুঝলি বুঝবা না বুঝলি না বুঝবা ও ভালো হ্যাঁ হ্যাঁ তাহলে তো ভালো লেখাপড়া এই ছোট্ট করে কই ইন্ডাস্ট্রি কিন the mother of good luck বুঝছাও হ্যাঁ এর মানে কি বুঝছাও হ্যাঁ আমি তো বুঝি না এখন যদি আবার বাড়িয়ালে বুঝা থাকে হ্যাঁ হ্যাঁ তাহলে তাই মানে যা কইবে আছে এইটা কইলো বাইক না হ্যাঁ করছি কম পড়ি না এই যে কেইনাটি না খয় গিরা লাসি হ্যাঁ যাই তো দেখা গাতা দে অটো পাস না পড়লি পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আনকার পরীক্ষা কি না দাঁড়ো এখন মনে কেন খালি ভর্তি হলেই কাম হ্যাঁ পরীক্ষা কিনি কিনতে পাওয়া যায় আমি এখন গেল বাড়িতে অটো পাস এবার দেবো সিএনজি পাস হ্যাঁ হ্যাঁ তারপর এবার দেবো মাইকো পাস মাইকো পাস দেবো তখন মনে কর কলেজে দুই চার দিন যাবো বুঝছো হ্যাঁ মাইকো মাইক্রো দুটা হ্যাঁ মাইকো পাস হ্যাঁ হ্যাঁ তাছাড়া আমার কিচ্ছু দরকার হবো না হ্যাঁ হ্যাঁ দেহতে বাবু রে ঝালার বেটা ঝালা এত দিয়া পয়সা খরচ করে লেখাপড়া করবে দিদি ছালা বেটা ছালা বলে মাইকো বাদ করতে অটো বাদ করতে এইগুলা কি বাদ এই দেবো তো বাদ কি কোনো টাকা দেহান দেবো না ধরান দেবো হ্যাঁ পড়ার মধ্যে কিছু নেই মামু এই কপি কাটতেছি তুলতেছি এইটাই মেলা গেছে ম্যাগ গেলি আইনা পইল কারমুনি আবার না ঘর থুমু ও তাহলে দুইবার গাড়বে এই বন্ধ কি তোমার লেহা পড়া হ্যাঁ। দে লেহা পড়া করলি তো তাহলে তো বাইক না বউ আনা দেবো ষোলো বৃষ্টি নয় জন মরছে তিন ডনি খোঁচা গেছে জিলকা ও তাহলে ওই যা ওই যে বৃষ্টি দলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, মনটা বড় বালা পাগল করলো ভাতিজার খালা বিয়া নামার দেখতে সুন্দর মনটা বড় ভালা পাগল করলো ভাতিজারই খালা দুই চোখের ইশারা দিয়া আমায় পাগল বানাইয়া কাছে আইসা ধৈরাই আমার গলা হাই গো হো মামু কাছে আইসা ধৈরাই আমার গলা ওরে নিশিরাইতে রাইতে ভাঙাইয়া করে সলা কলা পাগল করিল ভাতি যারই খালা আমার বিয়ান দেখতে সুন্দর মনটা বড় বালা পাগল করলো খালা আমার দেখতে সুন্দর মনটা বড় ভালা পাগল করলো ভাতি যারই খালা